সম্মানিত ছত্রিশ নং ওয়ার্ডের এলাকাবাসী সর্বস্তরের জনগণের প্রতি হল আমার সালাম ও তৃতীয় ও ভালোবাসা ফকির মার্কেট আমার বাবা ফকির আব্দুল আলী ফকির আমরা তিন ভাই দুই বোন পর্যায়ক্রমে সর্বপ্রথম আমার শুরু হয় আব্দুল্লাহ মাস্টারের প্রথম নির্বাচন থেকেই আওয়ামী সাথে আমি জড়িত এলাকার উন্নয়নের কাজে যেভাবে এলাকার মানুষের ডাকছে ছুটে গেছি এলাকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য গাছা উচ্চ বিদ্যালয়ে পাঁচবার আমি নির্বাচিত গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বারো বছর ছিলাম আপনাদের পাশে ছেলে মেয়েদের পাশে সর্বভাবে ছেলে মেয়েদের শিক্ষার মান কিভাবে ভালো হয় সেই চেষ্টাই করেছি সামনে পঁচিশে মে নির্বাচন আরো পাঁচটা প্রার্থী আছে তার থেকে যদি আপনাদের বিবেকের ভাগে আমি করি আপনাদের পাশে থেকে মাদক মুক্ত ছত্রিশ নং ওয়ার্ড আপনাদের বুঝ পরামর্শ নেই আপনাদেরকে সাথে নেই আমি এলাকা পরিচালনা করব সকল স্তরের মুরব্বীদের সাথে নিয়ে ঘুষ পরামর্শ করে ছত্রিশ নং ওয়ার্ডটা উন্নয়নভাবে কিভাবে উন্নয়ন করা যায় এই এলাকার মানুষ দলমল নির্বিশেষে আসেন আমরা ছত্রিশ নং ওয়ার্ডটা সুন্দরভাবে সাজাই মাদক মুক্ত এলাকা গড়ি সকলের পরিবারের সদস্য নিয়ে সুন্দরভাবে সুন্দর পরিবেশে ছেলে মেয়েদের সাথে আমরা শিক্ষার ফর্দটা তুলে ধরি পিতামাতার প্রতি প্রত্যেকটা ছেলে মেয়ে যাতে সমাজমুখী হয় সমাজটাতে সুন্দর পরিবেশে রাখে এই এলাকার সকল স্তরের মানুষের কাছে আমার একটাই চাওয়া অন্যান্য প্রার্থী আছে তাদের বিবেকের বারের যদি আমন্ত্রণের মাঝখানে আমি পড়ি একবার আমাকে ছত্রিশ নং ওয়ার্ডের দায়িত্ব দিয়ে কাউন্সিলর করেন আপনাদের সকলের বুঝ পরামর্শ নিয়ে সকলের আলাপ আলোচনার সাপেক্ষেই ছত্রিশ নং ওয়ার্ডটা সুন্দর করে সাজিয়ে আমি আপনাদের পাশে থাকবো আমাকে যদি নির্বাচিত করেন আমি এলাকার মাদক বেচা কিনে আমি বন্ধ করব শিক্ষিত সমাজে শিক্ষার মানেই চলবে কোনো এক এ জায়গায় অবৈধ কোনো কাজ চলবে না পৃথিবীর পণ্য নিয়ে যারা অ্যাকচুয়ালি প্রাপ্য গরিব মানুষ তারা পায় না বিভিন্ন দোকান পাটে দুইশো একশো করে পৃথিবীর কাঠ বিক্রি করে আমার সময় আমি পৃথিবীর কাঠ একদিন আগে নিব এলাকার সকল স্তরের মুরব্বী নাম মানুষকে নিয়ে যারা পিসিপি পাওয়ার যোগ্য তাদেরকে সঠিকভাবে তাই আমি তাদের এই ঘরে আমি পিসিপি পৌঁছিয়ে দেব আমার দ্বারাতে কোনো অনিয়ম হবে না আপনারা পাশে থাকলে আমি অনিয়ম কাউরে করতে দেব না ওএমএসের চাল আমি সুন্দরভাবে এলাকার মুরব্বীকে নিয়ে যারা পাওয়ার যোগ্য তাদেরকে আমি সুন্দরভাবে বিলি করব চন্দনীবন্দন নিবন্ধন কার্ড করতে টাকা লাগে আমার কাছে আসলে টাকা লাগবে না আমি যদি নির্বাচিত হই একটা অ্যাম্বুলেন্স রাখবো ওই অ্যাম্বুলেন্সে নাম্বার থাকবে আপনারা কল করার সাথে সাথে অ্যাম্বুলেন্সটা আপনাদের বাসায় পৌঁছে যাবে আপনাকে নিয়ে চিকিৎসা কেন্দ্রে চলে যাবে